দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো মোদীকে গরুর পিঠে চড়িয়ে বিক্ষোভ এরপরে জানিয়ে দিব আফগানিস্তানে সংঘর্ষ চলছে কান্দাহারে বিমান হামলায় সত্তর তালেবান নিহত আরো জানিয়ে দিব ইরাকে মার্কিন সেনাবাহিনীর গাড়ি বহরে হামলা এরপরে জানিয়ে দিব ভেনুজিওলায় পুলিশের সঙ্গে বন্দুকধারীদের সংঘর্ষ নিহত ছাব্বিশ আরো থাকছে সোমালিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত পনেরো সর্বশেষ জানিয়ে দিব বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ রূপগঞ্জে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারের প্রতি বিশ লাখ টাকা করে ক্ষতিপূরণের দাবি নূরের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে লাইক দিবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন আপনারা কোন জেলা থেকে আমাদের সংবাদগুলি শুনছেন মোদীকে গরুর পিঠে চড়িয়ে বিক্ষোভ পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধিতে ভারতের পশ্চিমবঙ্গের বিজয়গড়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল বসিয়ে বিক্ষোভ করেছেন স্থানীয় নাগরিকরা দেশটিতে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের ডাকে গত শনিবার থেকে রাজ্য জুড়ে প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়েছে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায় তেলের মূল্যবৃদ্ধির কারণে বাস মালিকরা ভাড়া বাড়ানোর দাবি তুলছেন অন্যদিকে ট্রাকে খরচ বৃদ্ধি পাওয়ায় বেড়েছে নিত্য পণ্যের পরিবহন দাম পাশাপাশি জ্বালানি তেলের দামের সঙ্গে পাল্লা দিয়ে হঠাৎ বেড়ে গেছে সিলিন্ডার গ্যাসের দামও যা সাধারণ নাগরিকদের জীবনযাত্রার খরচ বাড়িয়ে দিয়েছে যা মেনে নিতে পারছেন না কেউই এসব ঘটনার পশ্চিমবঙ্গ জুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস এতে পশ্চিমবঙ্গের জনতা যেন আরো তেতে উঠেছে শুরু করেছেন অভিনব পন্থায় প্রতিবাদ বিক্ষোভ আমডাঙ্গায় ঠেলা গাড়িতে মোটর সাইকেল নিয়ে মিছিল নদিয়ায় গরুর গাড়িতে চড়ে বিক্ষোভ দক্ষিণ কলকাতায় গরুর গাড়ি চালিয়ে প্রতিবাদ ক্যানিংয়ে গ্যাসের খালি সিলিন্ডার মাথায় নিয়ে মিছিল এমনকি বিজয়গড়ে গরুর পিঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল বসিয়ে মিছিল করতে দেখা গেছে এসব বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলে বিজেপির অনেক কেন্দ্রীয় নেতার খুশপুতুল দাহ করা হয়েছে এমন পরিস্থিতিতে জ্বালানি তেলের দামি কমানোর দাবি জানিয়েছেন রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম তবে পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলেছেন আন্তর্জাতিক বাজারে পেট্রোল ডিজেলের দাম কমলেও ভারতেও কমবে বরং তিনি জ্বালানি তেলে রাজ্য সরকারের আরোপিত কর কমানোর দাবি জানান ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায় গত শনিবার কলকাতায় আগের দিনের তুলনায় উনচল্লিশ পয়সা বেড়ে প্রতি লিটার পেট্রোল একশো এক দশমিক এক রুপিতে বিক্রি হয়েছে অন্যদিকে ডিজেলের দাম লিটারে বত্রিশ পয়সা বেড়ে বিরানব্বই দশমিক সাতানব্বই রুপিতে বিক্রি হয়েছে রাজধানী দিল্লিতে এই দাম যথাক্রমে পেট্রোল একশো দশমিক একানব্বই রুপি এবং ডিজেল উননব্বই দশমিক অষ্টাশি রুপিতে বিক্রি হচ্ছে প্রসঙ্গত তেলসহ স্পর্শকাতর রাজনৈতিক সম্পর্ক নিয়ে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে প্রকাশ্য মতভেদের পর জ্বালানি তেলের বাজারে সৃষ্ট অনিশ্চয়তায় গত ছয় বছরের মধ্যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এরই সূত্র ধরে ভারতীয় তেল বিপণন সংস্থাগুলো দেশটির বাজারে তেলের দাম বাড়িয়ে দিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয় গত মে মাসে ভারতের বাজারে ১৩ বার জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে সব মিলিয়ে এ পর্যন্ত পেট্রোলের দাম প্রায় উনিশ দশমিক তিন শতাংশ এবং ডিজেলের দাম প্রায় একুশ শতাংশ বাড়ানো বাড়ানো হয়েছে আফগানিস্তানের সংঘর্ষ চলছে কান্দাহারে বিমান হামলায় সত্তর তালেবান নিহত আফগানিস্তানের বিভিন্ন এলাকায় সরকারি বাহিনীর সঙ্গে তালেবানের তুমুল সংঘর্ষ অব্যাহত রয়েছে ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা এসব সংঘর্ষের খবর জানিয়েছে বলেছে কোনো কোনো স্থানে আফগান সৈন্যরা তালেবানের অগ্রাভিযান প্রতিহত করেছে এবং কোনো কোনো জেলা তালেবানের দখলে চলে গেছে কান্দাহার প্রদেশের সেনা কমান্ডার মোহাম্মদ সাদেক ঈশা জানিয়েছে কান্দাহার শহরে তালেবান অস্ত্রধারীদের সঙ্গে তাদের তীব্র সংঘর্ষ হয়েছে এ সময় আফগান বিমান বাহিনীর হামলায় সত্তর জন তালেবান নিহত হয়েছে এদিকে আফগানিস্তানের ইরান সীমান্তবর্তী পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশেও শনিবার সংঘর্ষ অব্যাহত ছিল শুক্রবার তালেবান হেরাত প্রদেশের সঙ্গে ইরানের সীমান্তবর্তী স্থল বন্দর ইসলাম কালা দখল করার পর শনিবার এই প্রদেশের আরও কয়েকটি জেলা বিনা সংঘর্ষে তালেবানের দখলে চলে গেছে গত চব্বিশ ঘন্টায় তালেবানের হাতে হেরাত প্রদেশের কারক কাহসান গোলরান কাশকে কোহনে কাশকে বোরাত শাহিন সিন্দাদ আদ্রাকশান ও পাশতুন জারগুন জেলা পতন হয়েছে এদিকে আফগানিস্তানের সাবেক মুজাহিদ কমান্ডার ইসমাইল খান তালেবানের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে তিনি বলেছেন শুধু হেরাত নয় আফগানিস্তানে গোটা দক্ষিণ পূর্বাঞ্চলীয় তালেবানের দখল মুক্ত করার জন্য তিনি গণবাহিনীকে সঙ্গে নিয়ে লড়াই করবে প্রেসিডেন্ট আশরাফ গনির নেতৃত্বাধীন আফগান সরকার ইসমাইল খানের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে গত কয়েকদিন ধরে তালেবানের বরাদ দিয়ে কোনো কোনো পশ্চিমা গণমাধ্যম খবর দিয়েছে আফগানিস্তানের শতকরা পঁচাশি ভাগ এলাকা তালেবান দখল করে নিয়েছে তবে আফগান সরকার এই খবরের সত্যতা প্রত্যাখ্যান করে বলেছে তালেবান যদি এত বিশাল অঞ্চল দখল করত তাহলে তাদের নেতারা এখনো পাকিস্তানে অবস্থান করত না আফগানিস্তানে বিশ বছরের দখলদারিত্বের অবসান ঘটিয়ে যখন মার্কিন সেনারা দেশটি থেকে চলে যাচ্ছে তখন আফগানিস্তানে তালেবানের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষের খবর আসছে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 ভেনুজুয়েলায় পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষে নিহত ছাব্বিশ লাতিন আমেরিকার দেশ ভেনুজুয়েলায় মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে ছাব্বিশ জন নিহত হয়েছে এদের মধ্যে চার পুলিশ কর্মকর্তাও রয়েছেন এছাড়া আটত্রিশ পুলিশ সদস্য আহত হয়েছেন শনিবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শারমেন মেলেন্দেস গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন খবর আরব নিউজের রাজধানী কারাকাশের উত্তর পশ্চিমাঞ্চলে গত এক সপ্তাহ ধরে চলা সন্ত্রাস বিরোধী অভিযানে ওই হতাহতের ঘটনা ঘটে স্বরাষ্ট্রমন্ত্রী মেলেন্দেস আরও বলেন আহতদের আটত্রিশ জন পুলিশের মধ্যে জন কর্মকর্তাও আছেন এছাড়া বাইশ জন সন্ত্রাসী নিহত হয়েছে দুপক্ষের গোলাগুলিতে আঠাশ জন সাধারণ মানুষ গুরুতর আহত হয়েছেন সংঘর্ষের সময় আতঙ্কে অনেক বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছেন এদিকে দেশটির বিরোধী দলীয় সেতারা অভিযোগ করেছেন সন্ত্রাসী দমনের নামে প্রেসিডেন্ট মাদুরো আসলে বিরোধী দলকে দমন করেছেন সোমালিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত নয় পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ায় আত্মঘাতী গাড়ি বোমা হামলায় নয় জন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন শনিবার দেশটির রাজধানী মগাদিসুতে পুলিশ কমিশনার ফারহান মোহাম্মদকে লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে প্রতিবেদনে বলা হয় রাজধানীর একটি সড়কের ব্যস্ত সংযোগ স্থলে এই ঘটনা ঘটে পুলিশ কমিশনারের গাড়ি বহর লক্ষ্য করে এই হামলা চালানো হয় এ সময় তিনি গাড়ির ভিতরেই ছিলেন তবে সৌভাগ্য অনুক্রমে বেঁচে ফিরেছেন তিনি এদিকে প্রাণঘাতী এই হামলার দায় স্বীকার করেছে স্থানীয় জঙ্গি গোষ্ঠী আল শাবাব নয় জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মোগাদিসু মদিনা হাসপাতালের ডাক্তার মোহাম্মদ নূর জানান তার হাসপাতালে নেওয়া রোগী ও মৃতদেহ হিসেব করে এই সংখ্যাটি জানানো হয়েছে তিনি বলেন আমি নিশ্চিত এই সংখ্যাটি আরও বাড়তে পারে কারণ ভুক্তভোগীদের অন্যান্য হাসপাতালেও নেওয়া হয়েছে এদিকে সর্বশেষ আপডেট সংবাদ জানিয়ে দেব বাংলাদেশের রূপগঞ্জে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবার প্রতি বিশ লাখ টাকা ক্ষতিপূরণের দাবি নৌরের নারায়ণগঞ্জের রূপগঞ্জে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে বিশ লাখ এবং আহতদের পরিবারকে দশ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন ডাকসুর সাবেক ভিপ এবং বাংলাদেশ ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের সমন্বয়ক নুরুল হক নূর শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি এ দাবি জানান একই সঙ্গে প্রকৃত ঘটনার রহস্য উন্মোচনে গ্রহণযোগ্য ব্যক্তিদের সমন্বয়ে তদন্ত তদন্ত কমিটি গঠন করে ঘটনার মূল রহস্য খুঁজে বের করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি বিজ্ঞপ্তিতে নূর বলেন রূপগঞ্জে অগ্নিকাণ্ডে স্বজন হারা ও আহত পরিবারের ন্যায় আমরাও ব্যথিত ও মর্মাহত এবং রাষ্ট্রের একজন সচেতন নাগরিক হিসেবে খুবই উদ্বিগ্ন গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে ছয়তলা ভবনের নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয় যা মুহূর্তের মধ্যেই অন্য ফ্লোরেও দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে দীর্ঘ উনিশ থেকে একুশ ঘন্টা পর ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও আগুনে ব্যাপক প্রাণহানি ও আর্থিক ক্ষয়ক্ষতি হয় এটি স্পষ্ট দায়িত্ব অবহেলার নজির উল্লেখ করে তিনি বলেন আগুন নিয়ন্ত্রণে দীর্ঘ সময় লাগার কারণ হিসেবে ভবনের চতুর্দিকে ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশের সুযোগ না থাকাও ভবনে বিভিন্ন দাহ্য পদার্থ থাকাকে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে নূর আরও বলেন আমরা খুবই উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি প্রায় প্রতি বছর বিভিন্ন আবাসিক ও বাণিজ্যিক ভবন ও শিল্প কারখানায় এমন মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও এসব প্রতিরোধে সরকারের তেমন সময়োপযোগী ও ফলপ্রসূ পদক্ষেপ লক্ষ্য করা যায়নি ঘটনা ঘটলে শুধু দায়সারা তদন্ত কমিটি গঠন ও নামে মাত্র ক্ষতিপূরণ দেওয়ার মধ্যেই সরকারের কাজ সীমাবদ্ধ পরিলক্ষিত হয়েছে যে কারণে সড়ক দুর্ঘটনা এবং অগ্নিকাণ্ডের মতো একই রকম ঘটনা বারবার ঘটেছে এমন জনজীবনে বিপর্যয়ের পাশাপাশি দেশের আর্থিক ক্ষতি হচ্ছে তাই এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে যথাযথ পদক্ষেপ নেওয়ার জোরালো দাবি জানায় নিহত আহত পরিবারদের ক্ষতিপূরণ এবং মূল রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়ে ডাকসুর সাবেক ভিপি বলেন কারখানার প্রকৃত ঘটনার রহস্য উন্মোচনে গ্রহণযোগ্য ব্যক্তিদের সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করে ঘটনার মূল রহস্য খুঁজে বের করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি আমরা কারখানায় নিহত প্রত্যেক পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ন্যূনতম বিশ লাখ ও আহতদের চিকিৎসার ব্যয়ভার বহন সহ ন্যূনতম দশ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানাচ্ছি একই সঙ্গে কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপদ পরিবেশ ও সুরক্ষা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোরালো দাবি জানাই